আসসালামাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই তোমরা ভালো আছো আমি তোমাদের প্রিয় গেমিং উইথ মাহিম আর আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও টাইটেল এবং থানেল দেখে অলরেডি তো বুঝে গেছো কী ভিডিও আনতে চলছে আমাদের গেমের নতুন আপডেট ওবি থার্টি টু এর আপডেটের পর নতুন এক নতুন এক ঘ্যাকার এসেছে যেটা ভাই জাস্ট দেখার মতন গ্লু ওয়ালের ভিতর থেকেও একেবারে হেডশট দেয় মানে তুমি কভার করবা সেটারও কোনো বাজের উপায় নেই সো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করব সবাই ফুল ভিডিও দেখবে এবং কিছু পিছন মেরে দেওয়ার মতন কাহিনী ঘটেছে যাই হোক চলো আমাদের ভিডিও শুরু করি let start today our new video আইস জাস্ট দেখো কীভাবে এই হ্যাকারটা কীভাবে মারে পুরো হেডশট অনলি হেডশট কোনো বডি শটে কোনো বন্ধ হয়ে গেছে দেখো দেখো জাস্ট কীভাবে হেডশটগুলো মারতেছে মানে পুরো কীভাবে একটা টাইম দিয়ে যেইভাবে হেডশটগুলো দেয় মারা চলো একটু নেমে রিভাইভ নিই দেখা যাক মারতে পারি না পিছন মেরে যাওয়া যায় কিনা ওই তো একটা সামনে নেমে মারি ওই যে যে কাছে এই যে এই যে হেড মেরে ফেলছি হ্যাকারকে মারছি তাই ভাই আমি তোমারে করতে আরে আরে কি কন্ট্রোলার কন্ট্রোল কি হলো আরে মরে গেলাম মরে গেলাম আরে ভাই লাগছে খাই ইনভিজিবল দেখি হ্যাকারটাকে খুঁজে এই যে হ্যাকার সামনে আরে কিরে ভাই সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যায় রিপ্লেস যেভাবে চেঞ্জ করে মারাত্মক দেখি পাই কি না পাইতো না এটাকে মার ও ও ভাই আরে ভাই কাজ দেখছো জাস্ট দেখছো তোমার কীভাবে কীভাবে চেঞ্জ করে মারি ও ভাই মারাত্মক স্কারের দেখি আমি এখন এই যে জার্সি আমি এখন মায়ের কাপ মায়ের কাপ কিরে ভাই গেল কই যার আমি দাঁড়ায় রইলাম যে আমার মারে যাতে ওর গেম প্লেগুলো আমি রেকর্ড করি এই ভাই আসতে আসতে দেখি আর ভিতরে যাই ব্যাটার মারতে পারবি ও ভাই গাছ গাছ জ্যাকসো মানে কি আমার প্যাটের ভিতরে গেলে কি আমাদের মারতে পারবে না আমার শরীরের ভিতরে ঢুকে ও ভাই আনএক্সপেক্টেড কি হেডশটটা দেখো জাস্ট হেডশট হেডশট জাস্ট হেডশটের বন্যা জাস্ট হেডশটের বন্যায় যাচ্ছে মানে ওয়ালের ভিতর থেকেও মারার ট্রাই করে এ ভাই ওরে ওরে ভাই কি হেডশট মানে মারাত্মক মারাত্মক হেডশট দেখো আশি কিল কেড়ে ফেলেছে সেকেন্ডের মধ্যে আশি কিল মানে কি ব্লুওয়ালের ভিতর থেকে মারলো ব্যাস আমরা দেখছি ভিতর থেকে মারছে কি রে ভাই তুই মোবাইলের ভিতর থেকে মারবি আশি একটু নামি নেমে দেখি মারতে পারি কি না আরেকবার আমার ট্রাই করা চাইতে পারে আরে আরে কিরে ভাই কিরে ভাই এম টু ভাই হ্যাকারটা গ্লোয়ালে কভারও মারে জাস্ট এম টু গাইজ মারাত্মক মানে তো খ্যাকার জাস্ট মারলাম এই যে মারলাম আরে ভাই সেকেন্ডের মধ্যে রিপ্লেস চেঞ্জ করে ফেলে রিপ্লেসমেন্ট করে ফেলে এখানে তো খ্যাকার তো সারা যে এখানে এখানে এখানে এটা মারতে গেল ও গাইস নিরানব্বই প্লাস ফার্স্ট নিরানব্বই plus train round three my good like a student though, working on a movement though. Do it cause I'm in the zone and you know that I'm ready. Guys এই যে যে নাম সেই নাম যেটা মারতে পারো মারতে পারছি ইয়া ডান ইট এখন দেখি পেছনে পাই কিনা পাবো এখানে লুকায় থাকি ওই পিস এখানে লুকায় দেখি পারি কিনা যদি মারতে পারি তো তাহলে ভালোই উপরে এই যে উপরে উপরে শেট ওই শেট এই যে উপরে এখানে এখানে একটা শট একটা শট একটা ও গো দেখেই মরে গেল এখানে নামলাম দেখা যাক পাই কিনা ওই পিসে পিসে পিসে পিছে তো দর ছুটে গেছে নামলাম মারলাম আরেকটা একটা হার রে শেট ম্যান শেট এই যে এখানে আসছে এখানে আসছে ইয়া ভাই ফুললি এখান থেকে যাই এখান থেকে সোজা যায় এখানে আরেকটা ট্রাই করে দেখি আর লোকেশন এই যে পাইছি পাইছি এইভাবে মারবা গাড়ি বুঝছো এখানে পাই কিনা পাবো ওইখানে এখানে দেখছি এই যে এই যে ও মাই গুডনেস জাস্ট এই আবার পিছনে এইখানে এখানে আরেকটা শট আরেকটা শট যতক্ষণ এখান থেকে ওই যে ইয়াপ গাইস আজকে এই পর্যন্ত ভিডিও এখন আসা যাক এই হ্যাকারটার সম্পর্কে মানে আমাদের ওইথারি টু এর আপডেটের পর নতুন যে হ্যাকারটা মানে সেটা মারাত্মক এক হ্যাকার পুরো গ্লোয়ালের ভিতর থেকেও মারে মানে ওয়ালের ভিতর থেকেও মারতে মারতে পারে এমনভাবে কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করছো ওর ভিতরে যদি ঢোকা যায় তখন ওর মারতে পারে না ঠিক মতো তখন ওর চলে যায় রিপ্লেসমেন্ট সমস্যা একটাই ফুলে ইনবট এইম ইউজ করতেছে আর হইল ও দ্রুত মানে তুমি ডিটেক্ট করতে পারবে না ওটা মারার একটা মাত্র একটা আমি উপায় দেখলাম সেটা হলো যে ওইখান থেকে যখন আমরা ই করব যখন আসবে তখন সাথে সাথে একটা কেমন যেন একটা ডাইভ দেয় ওই ডাইভটার সাথে সাথে যদি শর্ট গান দিয়ে একশোটে মারা যায় তাহলে হ্যাকারটাকে হারানো সম্ভব তাছাড়া আমি কোনো উপায় পেলাম না এছাড়া যাই হোক ইয়াপ গাইস আজকে এই পর্যন্ত ভিডিও আশা করি বা নেক্সট ভিডিও হয়ে যাবো তাড়াতাড়ি আর গাইজ আমার ভিডিও দেওয়ার কারণে দেরি হয় কারণ ভাই এখন তো ভাই অ্যাসাইনমেন্টের এর জন্য প্যারা অনেক এখন ভাই অনেক পড়ালেখার প্যারা আছি তো যার কারণে তেমন এক মাস আগে লাস্ট ভিডিও দিছি যাই হোক তোমরা অনেক সুন্দর রেসপন্স দিছো আমার টেন ভিউ হয়েছে এটাই আমি অনেক খুশি হইলাম যাই হোক আর এক সাবস্ক্রাইবও বেড়ে গেছে যাই তোমরা আমাদের তোমরা আমাকে সাপোর্ট করো এটাই আমার চাওয়া এখন নেক্সট ভিডিও কয়েক সাথে সাথে দেখি ট্রাই করবো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা আচ্ছা আল্লাহ হাফিজ গাইজ দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ গাইজ